নির্বাচন করে পাচ্ছি তাই আমরা জানাই আমরা সরকারের কাছে বিমানদার মাধ্যমে আমরা জানাতে চাই সরকারের কাছে যে এই রাজাকারকে দৃষ্টান্তমূলক দাবি জানায় সেই রাজাকারের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ এবং তাদের ভারত করেছে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের তাদের সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে সেই গ্রেট রাজাকার আলবদর আলসান্দার আমরা ভাবে যারা উনিশশো একাত্তর সালে অনেক বিখ্যাত রাজাকার সঙ্গে আজকে সাবেক কমান্ডার সংসদ এবং আমাদের জেলায় আমরা যৌথভাবে আমরা প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা আজকে ধন্যবাদ আমি স্টিল ধরি